আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল লাইভে চলে এসেছি যদিও হাই সবাইকে হ্যালো চশমা লাগাচ্ছি চশমা লাগাচ্ছি কারণ রোদ সহ্য করতে পারছি না দ্যাটস ওয়াই কালকে থেকে রোদ আর ভালো লাগতেছে না রোদ চাইছিল অ্যান্ড টোয়েন্টি সিক্স আওয়ার্স ব্লগিং শেষ করে অ্যান্ড আমরা অলরেডি মাত্র ঢাকা ঢুকে গেছি and one fifty seven people hello everyone hi কী অবস্থা সবার অ্যান্ড ব্লগ আসতেছে বিবেডি গাইস সবাইকে জানিয়ে দাও ব্লগ আসতেছে পনেরো ফেব্রুয়ারি চোদ্দো ফেব্রুয়ারি ব্লগটা দিতে চাইছিলাম কিন্তু তোমরা তো ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকবা অ্যান্ড আমরা তো অনেক কষ্ট করে এসেছি তাই এই ব্লগটা তো হিট খাওয়াইতে হবে তাই না অ্যান্ড অনেক এফোর্ডেড ব্লগ আশা করি ভালো লাগবে অ্যান্ড আমার সাথে আছে হচ্ছে মইন যে হাফ প্যান্ট পরে গাড়ি চালায় চালায় ঢাকা এসে পড়ছে অ্যান্ড আমার সাথে এসে এসে হাসিব অ্যান্ড আমার সাথে সুইম অ্যান্ড এটা হচ্ছে বাচ্চা ও বাচ্চা হাই বাচ্চা হাই তোমাকে করে দিব বাই বাই ওই যে রাতে ঘুমায় না দিনে ঘুমায় nice good morning love you from Bogura এখন কোথায় আছো এখন আমি আছি এই যে এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব এটা এলিফ্যান্ট রোড আর এটা হচ্ছে সিটি কলেজ অ্যান্ড ঠিক আমার কলেজ ছিল হইছে রাস্তার ওই পারে ধানমন্ডি আইডিয়াল কলেজ এদিকে জায়গা বামদি জায়গা ধানমন্ডি আইডিয়াল কলেজ তারপর এখানে আইসা আমি এই যে এখানে একটা টং দোকান আছে এই যে কোনো একটা টং দোকান আছে এই হোটেলটার পরে এই যে টং দোকানটা এই এই যে এই টং দোকানটার ভিতরে বয়ে বয়া চা খাইতাম অন্য কিছু খাইতাম বাটার বন খাইতাম আর কি চা দিয়ে চুবাই ছিল না আমি হানিকম খাই না আমি বাটার বন খেয়েছিলাম তখন সে অল টাইমের বাটার বন আছে না হ্যাঁ, হ্যাঁ। বাটার বন ইয়ারটা খাইতাম আর কি সাদাটা চকলেটটাও তো আসছিল ওটা আমরা অ্যাডও করছি গুড মর্নিং গুড মর্নিং আমরা সকাল ছটা বাজে রওনা দিচ্ছি কুমিল্লা থেকে ছয়টায় অ্যান্ড ব্লগ uh, আসতেছে Comilla represent vlog and one million special vlog আমরা ওয়ান মিলিয়নে বলছিলাম যে কুমিল্লা রিপ্রেজেন্ট স্পেশাল ব্লগটা করব বাট সময়ের অভাবে করতে না পারা বারো লাখ হয়ে যেতেছে অলরেডি বাট আমার করার দায়িত্ব ছিল যতটুকু চেষ্টা যতটুক এফোর্ট আমরা দিছি আমার অনেকগুলো রিটেক নিয়ে এসেছে বাচ্চার বাচ্চায় নাক ডেকে ঘুমাইতেছে আমার প্যারা দিয়ে এই দেখেন রোবট একটা রোবট দেখেন না এমনি এমনি ঘুমায় আর হাসিব হ্যাঁ। বাকি ব্লগ তো তোমার উপরে ডু ইউর বেস্ট হাতে তো তোমার হাতে তোমার সময় আছে দুই দিন কালকে চোদ্দ ফেব্রুয়ারি মানুষ ভালোবাসা দিবসে ব্যস্ত থাকবা তুমি পিসিতে পিসির সাথে ভালোবাসা করবা এটা বড় ব্যাপার এটা তো অনেক বড় একটা ব্যাপার ওটা আমার ভালোবাসা <laughs> ওইটা হাসিবের ভালোবাসা দিস ইজ মাই ভ্যালেন্টাইন <laughs> আচ্ছা ট্রেলার আজকে রাতে আপলোড করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে রাতে ফেসবুক পেজে আমি কমিলা ব্লগের ট্রেলারটা আপলোড করে দিব অ্যান্ড পনেরো তারিখ পনেরো ফেব্রুয়ারি মানে থাবরের দিন স্ল্যাব ডের দিন আপনারা ব্লগ দেখবেন আমার যারা যারা থাপ্পড় খাবেন থাপ্পড় টাপড় খাওয়ার পরে আপনাদের কি ব্রেকআপ ডে না স্ল্যাব ডে কিছু একটা হবে ওই তখন আপনারা ব্লগ দেখবেন আমার আশা করি ভালো লাগবে <laughs> কুমিল্লা হ্যাঁ সরি আমরা আপডেট গেছি লুকায় লুকায় আপডেট পানি সিটিতে বাদ নাই এমন কিছু সব জায়গায় ঘুরে ফেলছি আমরা ভোর পাঁচটার দিকে ভ্লগে বেরোইছি আমরা মানে সারাদিন কবার কভার করে রাতের এগারোটার দিকে একটা ঘুম দিছে যে কি রে আর ওর কাগজ হ্যাঁ, আমার আর ওয়ান ফাইভ এম এর কাগজ কেন আসে না বড় একটা ভাবার বিষয় এটা বলে সানকিস্ট রিফ্লেক্ট দেখতেছেন এটা সানকিস্ট এটা কোনো নো ইফেক্ট আবার চেঞ্জ এই ইফেক্টটা খুব সুন্দর সানকিস্ট এটা বলে সানকিস্ট উপর থেকে কোনা সূর্যটাই সেখানে কোনা বরাবর পড়ছে অ্যান্ড টু কে মানুষ দেখতেছেন সকাল নয়টা বাজে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমাদের দুই হাজার মানুষ সাত সকালে এটা দেখতেছে কালকে হ্যাঁ, আমার লাস্ট কবে আমি রাতের বারোটার দিকে ঘুমাইছি আমার মনে নাই কিন্তু কালকে মনে করেন বারোটার দিকে যে ঘুম ও না আমার আছে তো আমার আছে টাকা তো আমার ব্যাংকে জমা হয়েছে নাম্বারটা হাসিবের নাম্বার ছাড়া গাড়ি নিয়ে আমরা কুমিল্লা গেছিলাম ইয়া পর্যন্ত চালাইছে কাশপুর পর্যন্ত বাকিটা সাগর চলে গেছে আর কি নিয়ে love from India thank you thank you so much নাক ডাকার সাউন্ড শুনবেন একটু ধরো তো ফোনটা একটু সাউন্ড শোনো তো দেখি নাক ডাকার সাউন্ড দেখছেন প্রেশার আমাকে কষ্ট দেওয়ার পরে যে ওর যে ফিলিংটা খুশি জানা সেই খুশিটা সে রাকের সাথে শেয়ার করে বের করতেছে ইউটিউবে আর সার্চ করে দেখতে হবে না নাক ডাকার সাউন্ড হ্যাঁ, দেখতে হবে না ওর কমেন্ট <laughs> করছে ফর ইউ তার মানে হ্যাঁ? হ্যাঁ? এটা কি বাচ্চা না মিউজিক বসে দিব প্যারা একটু মিউজিক বসাই দিব গুড মর্নিং থ্যাংক ইউ একটু কমেন্ট পড়ি বিগ ফ্যান ভাই এই হোয়াটসঅ্যাপ লাভ ফ্রম ব্রাহ্মণ দেখছস গান শোনা যায় না লাইভে গান শোনা যায় না লাইভে আচ্ছা। গান শোনা যাবে তোর গেটআপটা কিন্তু জোস তুই হাফ প্যান্ট পিন্ধে গাড়ি চালে বর্ষস কুমিল্লাতে ঢাকা আচ্ছা আগে মনে আছে আমরা লাইভে যাওয়ার আগে গান সিলেক্ট হ্যাঁ আগে যখন আমরা ফেসবুক পেজে লাইভে আসতাম এই যে এই কোনোই তো এমএস বিজনেস পেজে মনিটাইজেশন নাই আমরা এমএস বিজনেস পেজ থেকে লাইভে আসতাম এই কি অবস্থা স্টান এই যে স্টান স্টান নিয়ে আলোচনা করতাম তখন করতাম কি পিসিতে প্লে লিস্ট সিলেক্ট করতাম একটার পর একটা গান বাজবে ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে অনেক সুন্দর এই কাজগুলো করতাম আর এখন গান দিলেই শেষ আকাশ ভরা তারা হ্যাঁ হ্যাঁ হাই তোমাকে করে দিব bye bye love from Brahmanbaria thank you so much thank you এখন কই আছেন এখন আছি আমরা আবাহনী মাঠের পিছনে এই যে ধানমন্ডি চিলিং আজকে কি রে আজকে पप्पी डे চুম্মা ডে হ্যাঁ বেবি জানি না তো ভাই স্যাটারডে আমাদের থাকলে তো কেউ খোঁজ নেই কি কি কি আজকে কিস ডে মেবি আপনি তো ভাই পুতুল দিছেন এখন কি করবেন আজকে হাক ডে আজকে হাক ডে আরে না মনে ওই কি ডে দেখ না কালকে কয় তারিখ কালকে ভ্যালেন্টাইন ডে এই গুগলে যে সার্চ দে টুডে ইজ কি ডে এই গুগলে সার্চ দে তো টুডে ইজ কি ডে এটা সার্চ দে চালু আমার এটা ওদেরকে জানাইতে হবে 13 ফেব্রুয়ারি কি ডে অটোমেটিক গুগল সাজেস্ট করতে কি ডে কি ডে এই গাইস আজকে কি ডে কমেন্ট করো কমেন্ট করো তো আজকে অনেক ফ্লাওয়ার টাওয়ার আসলো এই দিনে কি করা যায় জান আপনার মাদেরকে চুমা দিয়া দেন <laughs> ওই যে আন্টি মাত্র বাচ্চাদের একটা চুমা দিছে আজকে কিস যে দীক্ষা সরি নেটটা প্রবলেম হইতেছিল সরি সরি সরি হ্যাঁ নাস্তা করবো কিতা লাগছে অ্যান্ড এখন আবার গাজীপুর যেতে হবে না না না না না না না না না না कोई बात नहीं না আসো মিরপুর যাবেন না ভাই oh my god good night everyone Suresh ভাই অফিসে যাই যারা এখনো ঘুমান নাই ঘুমায় পড়েন সবাই অনেক টায়ার্ড লাগছে শরীরটা কি করবো বুঝতে পারতেছি না মাথাটা কি আমার আসলে গেছে রে ব্লক করতে করতে পুরো গেছি গা uh, ভাই ব্রাহ্মণবাড়িয়াতে রিপ্রেজেন্ট ব্লক করো বাচ্চা নেয় না কাহিনী করে one point six K people love you all bye bye সবাই আল্লাহ হাফেজ অ্যান্ড এগেইন আপডেট দিচ্ছে পনেরো ফেব্রুয়ারি ব্লগ আসতেছে কুমিল্লা রিপ্রেজেন্ট ব্লগ আশা করি সবাই দেখবেন সবাই দেখবেন যেহেতু নিজের জেলা অ্যান্ড ইনশাল্লাহ ভালো